যায় আমার আল্লাহর কাছে তার চাইতে আরো বেশি জন্য বাবা অনুরোধ করে যাই এই সম্মানিত কপালটা আল্লাহর দরবারে ঠেকাইতে হবে কপাল বানাইছেন কে কপাল বানাইছেন কে এই সম্মানিত কপাল আল্লাহ পাক বলেন আমাকে ছাড়া কোন মূর্তির সামনে তুমি ঠেকাইতে পারবে না কোনো মাজারে ঠেকাইতে পারবা না কোনো বাবার কাছে ঠেকাইতে পারবা না গাইরুল্লার কাছে তুমি ঠেকাইবে না খোদার কসাম করে বলি এ মুসলমান এই সম্মানিত কপাল যদি আল্লাহকে ছাড়া অন্য কার কাছে ঠেকাও আল্লাহ বলে মুসলমানের খাতা থেকে তোর নাম কাইটা যায় আমি আল্লাহ তোর নাম জালিমের খাতায় উঠাইয়া জাহান্নামের কাতারে তোর নাম আমি আল্লাহ লিখে দেই আর তুমি যদি কবিরা সগিরা সব গুণা করো আমার আল্লাহর দয়া হলে আমি সব মাফ করে দিব সামান্য পরিমাণ শিরিক নিয়ে যদি বান্দা তুমি আমার কাছে আসো আমি আল্লাহ তোমার শিরিকের গুণা আমি আল্লাহ ক্ষমা করব না সব ক্ষমা করব তোর শিরিক আমি আল্লাহ ক্ষমা করব না يغفر أن يشرك به لا يشرك আমি আল্লাহ শিরিক ক্ষমা করি না সব কিছু ক্ষমা করি এদেশের ভিতরে যত শিরিক হয় মানুষ নামাজি হাজি গাজি ইমানদার এটা যেন শিরিক এটা যেন আল্লাহর নেহর মানি এটাও বুঝে না এটা আবাদত মনে করে করে হিন্দুরা হিন্দুরা সব তারা মূর্তি বানায়া মাটি সাটি এগুলা দিয়া মূর্তি বানায় তারা মূর্তির পূজা করে এরা আরেক জাতি ভিন্ন জাতি তারা কাম তারা করবে কিন্তু মুসলমানের বাচ্চা কত অথর্ব সে কবরের ভিতরে মূর্তি বানায়া মরাডারে পূজা করে তো হিন্দুর চেয়ে আরো খারাপ তুমি মুসলমান নাম দিয়ে তুমি আল্লাহর শেরিক করতেছ এটা আরো জঘন্য অপরাধী আল্লাহ বলেন আমি তোমার সব ক্ষমা করব শিরিকের গুণ আমি আল্লাহ ক্ষমা করব না এদেশের ভিতরে যত শিরিক হয় সব একজন হাক্কানি আল্লাহ অলিকে ব্ল্যাকমেইল করে শিরিক হয় সে অলির নাম কি জানেন তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিস্তি রাহিমাহুল্লাহ তাআলা খাজা মঈনুদ্দিন মঈনুদ্দিন হইল কিভাবে এটাও অনেক যে জানে না খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহর হক্কানি একজন ওলি ছিলেন কোনো নির্বেজাল কোনো সন্দেহ নাই হাজা মঈনুদ্দিন যে ভালো ছিল তার প্রমাণ হলো উনি তিরিশ পারা কোরআনের হাফেজ ছিলেন কয় ভাড়া জোরে বলেন যারা খাজার নামে গান গায় ডেক বসায় খিচুড়ি খায় ইয়ারা কয় পারা হাফেজ কথা কম কয় পারা হাফেজ না রে বাবা না তারা হাফেজ না খাজা মঈনুদ্দিনকে ব্ল্যাকমেল করে তারা দুনিয়া ইনকাম করে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার জীবনে পড়েছে তাহাজ্জুদের নামাজের কায়দা নাই তিরিশ পারা কোরআনের হাফেজ খাজা মাইনুদ্দিন চিস্তি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি চিশতি হইলেন কিভাবে খাজা মাইনুদ্দিন চিশতির ওস্তাদের নাম কি জোরে কান ম্যারাডোনা চিনেন রোনাল্ডো সিনেন মেচ্চা চিনেন কিন্তু খাজা মঈনুদ্দিন চিস্তির উস্তাদের নাম চিনেন না জানেন না কারণটা কি বাংলাদেশে অনেক মুরব্বী এখন পাওয়া যায় পাকনা দাড়িওয়ালা নায়ক নায়িকা গো নাম জানে নাই শাস্টুল গুলাতে তারা শাস্টুলের ব্যবসা গুলা বুড়ারা জমায় রাখছে এক কাপ চা লয় পাঁচ টাকা দিয়া তিন চার ঘন্টা পার করে দেয় চা জুড়ায় একবার শরবত হয়ে যায় ঠিক কিনা রাগ করে অসুবিধা নাই রাগ করলে খাজা মঈনুদ্দিন নাম আল্লাহর ওলিদের নাম মুখস্থ রাখবেন দিল জিন্দা থাকবে আবাদতের ভিতরে সাত পায়দা হবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কিভাবে মঈনুদ্দিন হইলেন কিভাবে সৃষ্টি হইলেন জানেননি খাজা উসমান হারুনে তার ওস্তাদের নাম উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহের চুলদারি পাইকা গেছে চুলদারি পাইকা একদম বয়স্ক হয়ে গেছে বয়স এখন লুজ হয়ে গেছে বুঝে গেছে ওনার আগের মতো শক্তি নাই খাজা মঈনুদ্দিন চিস্তের ওস্তাদ ওসমান হারনি এখন চিন্তা করতেছে আমি তো আমার বিষক্ত কারে করে যাব আমার বিষক্ত আমি কারে বানায় যাব আমার খেলাবত আমি কারে দিয়া যাব এমন একটা লোক তো আমি এখন খুঁজে পাই না যারে মনে করে যে তারে খেলাফত দিব দেখতেছে না না এটা খেলাফত পাওয়ার পরে পীর হবে ঠিক কিন্তু এটা মানুষ থেকে শুধু গরু চাইব মুরগা খাইব মানুষের জান জান্নাত জাহান্নামের কথা বুঝাইয়া মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না বুড়ো হয়ে গেছে এখন মনে করতেছে কার খেলা হোক দেব খাজা উসমান হারুনে চিন্তা করতেছে এই ভারতবর্ষের ভিতরে একজন ভালো লোকের দরকার যে নাকি আল্লাহর কথা বলবে কোরআনের কথা বলবে যে নাকি জান্নাত জাহান্নামের কথা বলবে কালেমার দাওয়াত দিবে এমন একটা লোক খাজা ওসমান হারুনি বিশ্রা পায় না পায় না পায় না এখন চিন্তা করতেছে কারে দিবে কারে দিবে কারে দিবে যারে নিযুক্ত করে সেই তারই পায় না এবার উসমান হারুনি চিন্তা করতেছে আমি একটা ছোট্ট খাট্ট ইন্টারভিউ করব ইন্টারভিউর মাধ্যমে আমি খেলা বদান করব দেখি ইন্টারভিউ ভিতরে ফাঁস হয়ে কেডায় এখন উসমান হারনে মনে মনে ভাবতেছে আমার ইন্টারভিউটা হবে দেখি নিজে আবাদত করে জান্নাতে যেতে চায় কে আর দেখি কে সবাইকে নিয়ে জান্নাতে যেতে যায় এমন আবাদত করে কে যে নাকি নিজে জান্নাতে যাবে এবং সব মানুষকে নিয়ে জান্নাতে যেতে চায় এমন লোকটাকেই আমি খেলাবত দিব ভারত ভারতবর্ষে তারে আমি শায়েক নিযুক্ত করব খাজা উসমান হারুনি বলেন এ মুসল্লিরা একদিন এসারের নামাজের পর উসমান হারুনি বলে মুসল্লিরা শোনো আজকে তোমাদের কি আমি বলতেছি একটা সুসংবাদ দিতেছি জীবনে এমন কথা আমি আর কোনোদিন বলি নাই কোস্তাজি বলেন কি কথা বলবেন বলেন খাজা মুসমান হারনে বলতেছ খুব গুরুত্ব দিয়ে আজকে তোমরা কথা শুনবা কোস্তাজি বলেন কয় তোরা মুসল্লি কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়ছ এবার মুসল্লিরা বলতেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন এমন করতে করতে এশারের নামাজের মুসল্লি হইল আঠারো জন কয়জন মুসল্লি তারা এ বাবা গুরুত্ব দিয়ে শুনবেন খাজা উসমান হারুনি কেমন লোকটাকে তার নিযুক্ত করেছে আর মাইনুদ্দিন কিভাবে মাইনুদ্দিন হইলেন আর আমরা করতেছি কি এবার উসমান হারুনি বলে মুসল্লিরা তারা বলে আমরা আঠারো জন আপনার পিছনে নামাজ পড়েছি আসারের নামাজ ওসমান হারুনি ডেকে বলে মুসল্লিরা তোমরা ভালো করে শুনিয়া রাখো আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিতেছি জীবনে এমন কথা আমি আর কোনোদিন বলি নাই কয়ে বলেন বলেন সবাই সতর্ক হয়ে গেছে কি যেন বলতে চায় কি যেন বলবে উসমান হারুনি রহমাতুল্লাহ বলেন এ মুসল্লিরা শোনো আমি উসমান হারুন তোমাদেরকে বলে যাই আজকে যারা আমার পিছনে আসারের নামাজ পড়েছে আমি আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করব আর আমি যদি সুপারিশ করি আমার মনে হয় আল্লাহ কবুল করবে যারা তোমরা আসারের নামাজ পড়েছো ভালো করে শুনিয়া রাখো যদি তোমরা আমার পিছনে আজকে ফজরের নামাজ পড়ো আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য সুপারিশ করব আর সুপারিশ আল্লাহ কবুল করবেন যারা ফজরের নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে সবাই খুশি হয়ে গেল উসমান হারুনির পিছনে যারা নামাজ পড়েছেন সবাই খুশি হয়ে গেছে এবার খুশি হয়ে সবাই বলতেছে উসমান হারুনি বাহ কত সুন্দর খবর আমাদেরকে শোনাইলেন এবার সবাই একজনে আরেকজনে আনাগোনা করতেছে শুধু একা একা জান্নাতে যাব কেন বাবারে নিয়ে যাব ভাইয়ের নিয়ে যাব আমার ঘর গোষ্ঠী যা আছে ছেলে পেলে সবাই কেনে ফজরের নামাজে দাঁড়া করা দিব তাইলে তো আমরা সবাই দুনিয়াতে যেমনে আছি জান্নাতের ভিতরে তেমনে থাকবো উসমান হারুনি সবার আনাগোনা টের পাইলেন আর মনে মনে বলতেছি আমি যেই জিনিসের জন্য ইন্টারভিউ করব সেই জিনিসটা তো আমি আজকে তাদের থেকে পাবো না এবার ওসমান হারুন ডেকে বলে এ মুসল্লিরা তাদেরকে আমি সাবধান করে দিলাম আমি যে তোমাদের কি ঘোষণা দিয়েছি আজকে যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে যারা তোমরা এই কথাটা শুনছো তোমাদের ভিতরেই রাখবা যে কিন্তু এই কথাটা অন্য জনের কাছে জানাই দিবে সে কিন্তু জাহান নামে যাবে জাহান নামে গেলে কিন্তু আমার কোনো অসুবিধা নাই আমার কিছু করার নাই জানাই দিবা যে জাহান নামে যাইবা সে জানাইতে পারবে না শুধু তোমরা জানো যারা জানবা যারা জানাই দিবা তারা জাহান নামে যাইবা এবার সব মুসল্লিরা স্তব্ধ হয়ে গেল না নাম জানাই দিয়ে কি জাহান নামে যাবো নাকি না নিজের জান্নাতে নিজে যেতে চাই খাজা উসমান হারুনি দেখে বলেন তোমরা যদি আজকে আমার পিছনে ফজরের নামাজ পড়ো আমি উসমান হারুনি ঘোষণা দিতেছি তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা আমি তোমাদের জন্য সুপারিশ করব তোমরা জান্নাতের মালিক হয়ে যাইবা এবার সবাই যখন জান্নাতের ঘোষণা শুনছে সবাই এখন আনন্দ হয়ে গেছে বউ বেড়ি সবাইকে নিয়ে জান্নাতে যাব ওসমান হারুন এই কথা শোনার পর বলে শোনো শোনো শোনো ঘোষণাটা আমি দিয়েছি ঘোষণাটা যদি কেউ শোনে কেউ জানে তোমাদের আঠারো জন মুসল্লি ছাড়া যদি অন্য কেউ জানে তাইলে কিন্তু জানিয়া রাখবা যে জানাই দিবে সে কিন্তু জাহান নামে যাবে খাজা ওসমান হারুনি এ কথা বলার পর সবাই এখন হয়ে গেছে চুপ হয়ে গেছে না না জানানোর কোনো দরকার নাই ওসমান হারুনি রহমাতুল্লাহ সবাইকে বলে দিল যাও সবাই তোমরা বাড়িতে চলে যাও মসজিদের মধ্যে আর কেউ থাকবা না ফজরের নামাজে আসবা ওসমান হারুনের রহমাতুল্লাহ হেয়ালায়ার মসজিদের ভিতরেই রইলেন জায়নামাজের মুসাল্লায় বসে রইলেন ইমামতি করার জন্য এবার উসমান হারুনি রহমাতুল্লাহ খেয়ালে ফজর পর্যন্ত বসে রইলেন ফজরের আজান হয়ে গেল মসজিদের ভিতরে মসজিদের ভিতরে মানুষ মুসল্লিরা ঢোকা আরম্ভ করেছে উসমান হারুনির সামনের কাতারে থেকে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে দাঁড়ায় যখন নাকি লম্বা সুরা কারাত দিয়া ইমামতি করলেন ফজরের সালাম ফিরাইলেন আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উসমান হারুনি সালাম ফিরায়া পিছনের দিকে তাকায়া দেখে কি ব্যাপার কারণটা কি পুরাটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে এবং বারান্দাও মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে রোড গাট মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে ওসমান হারুনি ভিতরি ভিতরি খুশি আর উপর দিয়া বুঝাইতেছে আমি খুশি না ইন্টারভিউ চলতেছে কঠিন ইন্টারভিউ ওসমান হারুনির স্থলা বিষাক্ত খলিফা বানাইবে পীর বানাইবে শায়েক বানাইবে আজকে ইন্টারভিউ চলতেছে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই ভিতরে খুশি আর বাহিরে খুশি না এবার ডাক দিয়ে আমার মুসল্লিরা তোমরা কে আমার পিছনে আজকে আসারেন নামাজ পড়েছিল বলো তুমি পড়েছ বলে হা তুমি পড়েছ বলে হা তুমি পড়েছ বলে হা আমি পড়েছি আমি পড়েছি আমি পড়েছি কয় কয়জন পড়েছিলা কয় আমরা আঠারো জন আপনার পিছনে নামাজ পড়েছিলাম কি বলেছিলাম কয় বলেছিলেন ফজরের নামাজ যারা পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে কয় শর্ত ছিল কি কয় শর্ত ছিল এই কথাটা যদি অন্য কাউকে জানায় দাও জানাই দিলে যে জানাইবে সে জাহান নামে যাবে কয় তাইলে তোমরা জানাই নে না জানাইলে এতগুলো লোক থেকে আসলো কে জানাইছো বলাম আঠারো জন মুসল্লি চুপ হয়ে আছে কোনো কথা বলে না আমি যে বলেছিলাম জান্নাতের মালিক হইবা জানাই দিলে জাহান নামের মালিক হইবা তোমরা কে জানাইছো কয় না হুজুর আমরা জানাই নাই জানাই নাই জানাই নাই জানাই কি জাহান নামে যাবো নাকি এইবার ওসমান হারুনি বলে না জানাইলে এতগুলো লোক কোথেকে আসলো মসজিদ ভরে গেছে বারান্দা ভরে গেছে সব ভরে গেছে মুসল্লি দিয়া জানাই লোকে এ তুমি জানাইছো কয় না হুজুর আমি জানাই নাই এ তুমি জানাইছো কয় না না আমি জানাই নাই হুজুর আমি জানাই নাই কয় জানাই লোকে এক এক করে সতেরো জন মুসল্লি অস্বীকার গেল হুজুর আমরা জানাই নাই জানাই নাই আমরা জানাই নাই এইবার উসমান হারুনে দেখতেছেন পিছনের কাতারে ছোট্ট একটা আঠারো বছরের বালক রুমাল মাথায় দিয়ে এভাবে নিচু হয়ে দাঁড়ায় আস উসমান হারুনে দেখে বলে যুবক তোমার নাম কি তুমি একদম চুপচাপ হয়ে বসে আছো কোনো কথা বলো না রে যুবক তোর নাম কি এবার যুবক ডেকে বলে ওগো ওস্তাদ জি আমার নাম হলো মাইনুদ্দিন কয়ে তুমি কি মানুষদেরকে জানাই দেছো নাকি কয়ে হা হা আমি রাত্রিবেলা যায় মানুষের হাতে পায়ে ধরে ধরে মানুষদেরকে আমি বলেছি অনুনয় বিনয় করে ও হিন্দুস্তানের লোকেরা আজকে রাত্র তোমরা ঘুমায়ো না আজকের রাত্রটা ঘুমানের রাত্র না আমার উস্তাদি বিশাল বড় ঘোষণা দিছে আমার উস্তাদির পিছনে যারা আজকে ফজরের নামাজ পড়বে তারা জান্নাতের মালিক হয়ে যাবে আমি তোমাদেরকে অনুরোধ করি আজকে রাত্র তোমরা ঘুমায় না খাজা মঈনুদ্দিন আঠারো বছরের বালক বেলা মানুষদেরকে হাতে পায়ে ধরে ধরে যায় যখন নাকি নামাজের কথা বলতেছে এবার ওসমান হারুনি ভিতরে ভিতরে খুশি উপরে বুঝায় আমি খুশি না এবার ডেকে বলে এ মাইনুদ্দিন কি ব্যাপারে তুমি মানুষদেরকে যে রাতের বেলা কেন বললা আমি তো বলেছিলাম আমার এই গোপন মারভতি কথাটা অন্য জনকে যদি তোমরা জানাই দাও জাহান নামে যাইবা তুমি তো জাহান নামে যাইবা আমার কথা অনুযায়ী এবার মাইনুদ্দিন ডেকে বলে অবস্থা আমি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি যদি আমারে মাফ করে দেন তো আল্লাহ মাফ করে দিবে আপনার সাথে বেয়াদবি করেছি আল্লাহর সাথে করে নাই কিন্তু আপনি যদি আমারে মাফ করে দেন তো মাফ পায়া যাবো আল্লাহর কাছ থেকে আমি ক্ষমা পায়া যাবো ওগো ওস্তাদজি আপনি আমারে মাফ করে দেন কিন্তু আমি একটা রাত্রে এক রাত্রে মানুষের হাতে পায়ে ধরে ধরে যখন নাকি আমি মেহনত করেছি মানুষদের মানুষদেরকে আমি মসজিদের ভিতরে ঢুকাই দিছি এতগুলো মানুষ আমার এই মাইনুদ্দিনের কারণে যদি এক ওয়াক্ত নামাজ পড়িয়া মানুষগুলো যদি জান্নাতের মালিক হয়ে যায় আমি মাইনুদ্দিন যদি একা জাহান নামে যাই তাতে কোনো আমার অসুবিধা নাই ওস্তাদ জি আপনি মাফ করে দিল তো আল্লাহ মাফ করে দিবে এইবার উসমান মুসকি একটা হেসে দিয়া বললেন এ তোরা নিজে নিজে আবাদত করিয়া জান্নাতে যাইতে চাস আরে বালকটা জান্নাতে যেতে চায় এই ইন্টারভিউ করার জন্যই আমি আজকাল ঘোষণা দিলাম জাহান নামে দেওয়ার মালিক আমি না জান্নাতে দেওয়ার মালিক আমি না সে যে কাজটা করেছি তখন শত্রু জনের ভিতরে আমি পাই নাই এই বালকের ভিতরে পাইলাম আমি তোমাদের সামনে এখন ঘোষণা করে দিছি আমি দুনিয়া থেকে চলে যাব আমার পরে আমার গদির মধ্যে সে থাকবে সে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবে নামাজের দাওয়াতের কারণে সে আজকে আমার পক্ষ থেকে খেলাভত পাওয়া গেছে এইবার বাবু যুবক তাকে দাঁড় করায়া উসমান হারুনি কাছে বেড়ায় কানলেন আঠারো বছরের যুবককে খাজা উসমান হারুনি বলে খাজা উসমান হারুনি খাজা মাইনুদ্দিনকে বুকের সাথে ঝরাইয়া তার মাথার রুমালটা মাইনুদ্দিনের উপরে দিয়ে আল্লাহর দরবারে হাত উঠায় ডেকে বলে মালিক এই যুবকটারে তুমি কবুল করে নাও তার ভিতরে কেমন স্পৃহা জাগছে তার ভিতরে কেমন দরদ পয়দা হয়েছে মানুষ জান্নাতে যাবে আর সে জাহান নামে যাবে আল্লাহ তুমি তারে মাফ করে দাও আমি তো এটাই তো চেয়েছিলাম তার ভিতরে এই তলবটা আছে তার ভিতরে যে একটি স্পৃহা আছে তার ভিতরে যে দাবাত আছে আমি তো এটাই চেয়েছিলাম এই বালক খারাপ হতে পারে না খাজা উসমান হারুনের এই আঠারো বছরের বালকটাকে বুকের সাথে জড়াইয়া মাথার রুমালটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করছে আঠারো বছরের মাইনুদ্দিনকে আল্লাহ এমন ভাবে কবুল করছে এই মাইনুদ্দিনের দ্বারা খাজা মাইনুদ্দিন হয়েছে এই মাইনুদ্দিনের দ্বারা ভারতবর্ষের ভিতরে লক্ষ লক্ষ হিন্দুর বাচ্চা কালমা পরে মুসলমান হয়ে জান্নাতের মালিক হয়ে গেছে ও মুসলমান খাজা মঈনুদ্দিন নামাজের দাওয়াত দিয়া খাজা মঈনুদ্দিন হইছে আর আজকে যারা খাজার নামে গান গায় হাজার নামে গান গায় ডেক বসায় খিচুড়ি গায় এরা তো নামাজ পড়ে রোজা রাখে না নামাজ তো পড়ে না পড়ে না এমন কি অজু গুছল তারা জানে না আল্লাহ আদালতে খাজা মঈনুদ্দিন বলবে মালিক যারা পৃথিবীতে আমার নামে কুচ্ছা যারা আমাকে গালিগালাজ করেছে যারা আমার বদনাম করেছে আমি নাকি গান গেয়েছি আমি নাকি কবিরা গুণা করেছি যারা এই সমস্ত করে করে দুনিয়ার জমিনে আমার কুচ্ছা বদনাম রটিয়েছে আল্লাহ তোমার আদালতে আমি বিচার চাই এই নাফরমানদের বিচার তুমি আমার সামনে করিয়ে দেখাই দাও খাজা মঈনুদ্দিন তাদের নামে বিচার চাইবে নালিশ করবে আজকে এরকম একজন হক্কানি আল্লাহর ওলিকে ব্ল্যাকমেল করে মানুষ কত গোলা করছে অথচ এই কথার সাথে এই কাজের সাথে খাজা মঈনুদ্দিনের কোনো সম্পর্ক নাই এমন কোন কিতাব ইতিহাস যদি আমার সামনে কেউ প্রমাণ করতে পারে যে খাজা মঈনুদ্দিন গান বাজিয়েছে দোল বাজিয়েছে আজকে থেকে আমি ওয়াজ করা বন্ধ করে দিব